আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা উনিশ ইঞ্চি এলএসডিবি এসেছে তো এলএসডিবির নাটগুলো আমি খুলে নিয়েছি এবং এটা অনেকটাই পুরাতন বলতে গেলে এলএসডিবির সামনে কোনো নাম নেই এসএমএসে কাম কামাই তো এই এলবিটিভিটি মেকানিক দেখিয়েছে মেকানিক বলছে যে এটা হবে না তো আমরা সবুজ ইলেকট্রনিক্স ল্যাব সাইকনল একমাত্র যেই কোনো স্মার্ট এবিলিটি যেই কোনো এবিলিটি বা সিআরটি আমরা রিপেয়ারিং করে থাকি আমি নাকি খুলে করে নিয়েছি যেগুলো মেকানিক ফেরত দেয় আমরা সেগুলিরও কাজ করে তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটি সাইকেল কাঠ লাগানো রয়েছে সেটা হচ্ছে ডিপি উনিশ সরি অনুষাট মানে ফিফটি নাইন আরেকটি এস এম পি এটার কোনো পাওয়ার নাই এটা সম্পূর্ণ ডেট তো আমরা একটু পাওয়ার লাগিয়ে দিয়ে দিয়েছি কারণটা কেন মেকানিক ফেরত দিয়ে দিছে আমরা প্রথমত এই এসএমপিএস একটি একটু আছে তারপরে কেন পাওয়ার নাই আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য দেখানোর জন্য এবং কাজ দেখানোর জন্য কেন এইটার এই অবস্থা আমরা প্রথমত এসএমপিএসটি খুলে যাবে আমি এসএমপিএসটি খুলে দিতেছি স্কিপ করে নেব তো এই সেই এস দেখতে পারতেছেন এটা হচ্ছে কামাই এলইডি টিভি তোমরা আর পিস করে নেব তো এই এস এম পিসটি দেখতে পাচ্ছেন পুরে কি পর্যায়ে চলে গেছে তো এই এস এম পিএসটি এইভাবে রিপেয়ারিং করলে কি হবে কি হবে না একটু আমরা দেখব এটার আসলে মূলত এই অ্যাসিমটিস্টিক যে ইনপুট ট্রানজিস্টার বা মসফেট থাকে সেই মসফেটটি শর্ট হয়ে যাওয়ার কারণে এখানকার যে রেজিস্টারগুলি রয়েছে সেগুলি সব পুড়ে গিয়েছে তো আমরা এটাকে বাইপাস করে দিলেও হবে অথবা আমরা এটাকে অরিজিনালভাবেই করার চেষ্টা করব তো প্রথমত এই আউটপুট ট্রানজিস্টারটি চেঞ্জ করে দিতে হবে সরি ইনপুট ট্রানজিস্টারটি চেঞ্জ করে দিতে হবে তারপর দেখি কি প্রবলেমে দাঁড়ায় তা আমরা এখন এসএমপিএসে যেটি আন্ডারস্টাডি রয়েছে সেটি তুলে নিতেছি সোল্ডারিং খুলে নিলাম তো এই হচ্ছে ট্যানলেস্টার ডি তো ট্যানলেস্টারির নাম্বার কত আমি একটু দেখি নেই তো এই ট্রানজিস্টারের নাম হচ্ছে নাম্বার হচ্ছে four N sixty A four N sixty A তো এই ফোর এন এই সিক্সটি এই ট্রানজিস্টারটি শর্ট হয়ে যাওয়ার কারণে মানে এটা ফেটি আমরা বলি ওদের কারো একটু দেখাই দেখতে পারতেছেন এটা সব দিক দিয়ে রিডিং মারছে এটা একেবারেই শর্ট রোড আমরা এটা দেখে দেবো তারপর অন্যান্য জিনিস কিনে Bırakma kıymetini bul. Reliş dostu ikete diye şey tutuldu. তো এটার সাথে সাথে এটার ভিতরে যেই মিনি একটি আইসি থাকে সেই মিনি আইসিটিও কেটে গিয়েছে মানে শর্ট হয়ে গিয়েছে তো আমি পার্স দিয়ে কাজ না হওয়ার কারণে আমি একটি কেএল ওয়াই লাগিয়ে নিলাম এখন দেখি এই কেএল ওয়াই দিয়ে ভোল্টেজটা ওকে আমি দেখতে পেলাম বাইপাসে কেল ওয়াই দিয়ে আমার ভোল্টেজটি উঠে গেছে মানে এসএমপিএসটি ওকে হয়ে গেছে তো আমরা এখানে থেকে চেক করে নেব তো এই ধরনের পিএস প্রবলেম হলে এখন বর্তমানে এই কেল ওয়াই যে মডুলগুলি রয়েছে তো এই মডুল দিয়ে সহজে কাজগুলি করা যায় যদি অরিজিনালভাবে কাজ করতে গেলে এটার ভিতরে যেই যা কিছু আছে ট্রানজিস্টার মসফেট এটি লাগাতে হয় প্লাস মানে সব কিছুই করতে হয় আমরা একটু স্কিপ করে নেব আমরা টেস্টি করে নিলাম এখন দেখব সিনটেস্টি দিয়ে পাওয়ার কিন্তু চলে এসেছে তো কার্ডেও প্রবলেম হয়েছে তো এই কার্ডটি চেঞ্জ করে দিতে হবে তো আজ একটু কিন্তু কি দেখো আগামী ভিডিওতে সকালে থাকবেন আসসালামু আলাইকুম